ভাবে কেউ যদি কম্বল দিত একটু ভালো হইতো শীত <laughs> আমি বেরি হবো না আগে তো বই রয়েছি মাছি মারছে এখন তো একটু বেচা কিনে হইতেছে শীত তো মানে কি বলবো আর শীতের একেবারে শোচনীয় অবস্থা আমাদের কলেজ করতে পারি না বাসা দিয়ে বেরোইতেই পারি না মানে শীতে ঠান্ডা লাগা এখন কথাই বলতে পারতেছি না গলা ফেলা সব বসা অনেক শীত পরে এই দুই দিন ধরে পর্যন্ত শীত শীতে থাকা যায় না যদি কোনো সরকারিভাবে কোনো কম্বল দিত তাহলে ভালো হইতো একটু শীতটা কম লাগতো আরামে থাকা যাইতো ঘুমান যাইতো থাই লঞ্চ গাড়ি দিন রাত লঞ্চ গাড়ি থাকি আরও আছে আমাদের মতো অনেক লোকই আছে এই জায়গায় থাকে হ্যাঁ গো ভালো হইতো সবারই ভালো হইতো সবার জন্যই যদি সরকারিভাবে বা কোনো বেসরকারিভাবে কেউ যদি কম্বল দিত একটু ভালো হইতো আচ্ছা, আচ্ছা, আচ্ছা। প্রচুর শীত পড়ছে শীতে মানুষ গর্দে বেরিয়ে পারে না বুঝছেন আমরা তো এই বাইরেই সে দশটার পরে বাসা দিয়ে এতে কাজকর্ম করা যায় না খুবই সমস্যা না না না না না না আমরা কিছুই পাইনি আমরা কোনো কম্বল টম্বল কিছুই পাই না সরকারের কোনো সহযোগিতাই আমরা এখন পাই নাই এই শীতের কারণে আমাদের যদি সহযোগিতা করতো সরকার এই শীতে তাইলে আমাদের ভালো হইতো কষ্ট শীতে মনে করেন অতিরিক্ত ঠান্ডা কুয়াশার কারণে মনে করেন এবারে অতিরিক্ত শীত পড়ছে যার কারণে আমরা ঘাটে কাজ করি আমরা কাম কাজ করতে পারতেছি না আমার বেরোতেও পারতেছি না গাড়িগুলো চালাইতে পারতেছি মালামাল হেরমাটা নামাইতে পারতেছে না আমরা শীতের আন্তরে কিছুই সাহায্য টাহায্য পাই নাই শীতে মনে করেন এখন আমাদের কাম করতেই খুবই কষ্টকর বাচ্চার জন্য শীতের পোশাক ঠিক যে বাচ্চাগুলাই খাওয়ানোই মুশকিল দুনিয়া শীত হ্যাঁ হ্যাঁ বাচ্চার লাগে দেয় না চারিদিকে অসুখ বসুখ জি আলহামদুলিল্লাহ বেচা কিনা ভালো একটু শীত পড়ছে শতপর্বর কারণে এর আগে আমাদের বেশি এটা ভালো হয় নাই এই জন্য কিন্তু মালের দাম কমলে একটু ভালো হইতো কারণ এখন এবছর মালের দাম বেশি আগে কিন্তু আমরা বারো হাজার টাকা এবছর কিনতে হয় পনেরো হাজার টাকায় এই জন্য আমরা একটু বেশি দামে বিক্রি করতে হয় এই এই কয়েকদিন পর্যন্ত বেচা কিনা হইতে আছে কিন্তু শতপর্ব ঠান্ডা এর জন্য শীত পড়ছে অনেক বেশি কেন অনেক আগে এরকম শীত পড়ছে মানে পাঁচ সাত বছরে এত শীত পাইনি হ্যাঁ। এত প্রচণ্ড ঠান্ডা এত ঠান্ডায় তো মানুষ গরিব গরিব তো খুবই কষ্টকর যাদের আছে কিছু তারা তো করতে পারে অনেক কিছু যারা বেশি গরিব থাকে অবস্থা তো বেশি খারাপ কেন তারা তো শীতের গরম হ্যাঁ? তো শীতের জিনিস কিনতে আইছি দেই কিছু মানে তো কান ঠান্ডা হয়ে যায় হাত পা ঠান্ডা হয়ে যায় এটা তো অসুস্থ হয়ে পড়ার এই বাচ্চার জন্য হাত মোজা কিনতে আইসি তাও মজা প্রচণ্ড শীত বাইরে বাইরে যাবে না শীত শীতের কারণে এই জন্য চিন্তা করছি বাচ্চা তো লাগবে না না কখনো অনুভব করি নাই মানে শীতটা এরকম ছিল না মানে এত মানে বারো ডিগ্রি নিচে নামা এটা আমি আর কখনো দেখি নাই এত শীত আমি পাইনি সত্য কথা যেটা প্রচণ্ড শীতের কারণে এখন মানে বাইরে বের হওয়া যাচ্ছে না এজন্য বাচ্চার জন্য মৌজা এবং আত্মদা কবজা কিন্তু এসে যাদের প্রয়োজন ছাড়া কেউ একদম বাইরে বেরোই সম্ভব না মানে এতটা শীত পড়তেছে মনে হয় বৃষ্টি পড়তেছে হ্যাঁ, প্রচন্ড শীত পড়ছে শীতের কারণে বেচা বিক্রি অনেক ভালো হইতেছে আগে তো বই রয়েছে মাছি মারছে এখন তো একটু বেচা কিনে হইতেছে বরিশালে গতকালকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যেখান থেকে আজকে কিন্তু তাপ মিনিমাম টেম্পারেচার একটু বাড়লে একটু বলতে আজকে মিনিমাম হলো এগারো দশমিক সাত যদি তাপমাত্রা মিনিমাম তাপমাত্রা বেড়েছে কিন্তু শীতের অনুভূতি আমাদের এখনও খুবই খারাপ পরিস্থিতি বিরাজ করছে